মাঝে পথিক সেজে আর কত কাল আমি খুঁজব তোমায় মনের সাথে মন মেলাতে পারিনি তাই হারিয়েছি তোমায় রে আমার ব্যর্থতা কুড়ে কুড়ে আমাকে কাদা যে যে বিষণ্ণতার কাপ লিখি দুঃখ ব্যথার শব্দ দিয়ে এ আমার ব্যর্থতা পাশে নেই বলে স্বপ্ন শালুক ফোটে নয়া হৃদয় দিঘির কাদা জলে সুখের আশা উড়াল দিল তুমি পাশে নেই বলে স্বপ্ন শালুক ফোটে কি করে সইব এ যন্ত্রণা আমি কি করে সইব এ যন্ত্রণা তুমি পথের মাঝে পথিক সেজে আর কতকাল আমি খুঁজবো তোমায় মনের সাথে মন মেলাতে তাই হারিয়েছি তোমায় আমার ব্যর্থতা